tense present tense past tense future tense present tense future tense past tense এদের আবার চারটি করে ভাগ আছে ভাগগুলি হলো indefinite tense continuous tense perfect tense perfect continuous tense এদেরই আবার পাঁচটি করে ভাগ আছে এক হলো ইতিবাচক দ্বিতীয় হলো নাবাচক তৃতীয় হলো প্রশ্নবাচক চতুর্থ হলো না প্রশ্নবাচক নাউন পঞ্চম হলো না প্রশ্নবাচক প্রোনাউন টেন্স এর বাংলা মানে হলো কাল কাল মানে টেন্স কালকে তিনটে ভাগে ভাগ করা হয় বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স অতীতকাল মানে পাস্ট টেন্স ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স টেন্সের গঠন শিখতে গেলে তার আগে পার্ট অফ স্পিচ জানতে হবে তো এই পার্ট অফ স্পিচগুলি কি কি সেগুলো আমরা দেখে নিই এই পার্ট অফ স্পিচগুলি হলো এক হলো নাউন বিশেষ্য বা নামপদ দ্বিতীয় হলো প্রোনাউন সর্বনাম একে বাংলায় বলা হয় তৃতীয় হলো ভার্ব যাকে বাংলায় বলা হয় ক্রিয়াপদ চতুর্থ হল অ্যাডজেক্টিভ যাকে বলা হয় বিশেষণ পঞ্চম হলো অ্যাডভার্ব একে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ ষষ্ঠ হল প্রিপোজিশন একে সম্বন্ধ সূচক অব্যয় বলা হয় সপ্তম হল কনজাংশন এটিকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয় অষ্টম হল ইন্টারজেকশন যাকে বাংলায় বলা হয় অনুভূতিসূচক অব্যয়